বিসমিল্লাহমানরাহিম প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আমি করছি আমার যে ভাইয়েরা বাংলাদেশ থেকে বৈধভাবে এখানে ভিসা নিয়ে এসেছিলেন কাজের ভিসা নিয়ে কিন্তু এসে আপনাদের মালিককে খুঁজে পাননি অথবা মালিককে খুঁজে পেয়েছেন কিন্তু মালিক আপনাকে কাজে নিতে ইচ্ছুক না প্রিয় ভাই বোনেরা এই অবনত অবস্থায় আপনারা কি করবেন আমরা অনেকেই চিন্তা করি যে আমার ভিসার মেয়াদটা যেদিন শেষ হবে তারপর কিছু করব না ভাইয়া আপনি বসে থাকবেন না আপনার ভিসার মেয়াদ যদি থাকেও আপনি আপনার ইন্টারন্যাশনাল আইনে আবেদন করে ফেলুন প্রিয় ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনারা আমাদের পেজ অধিকার আমার অধিকার আপনার অধিকার আমাদের সকলের পেজটি ভ্রমণ করুন প্রিয় ভাই বোনেরা আসলে কি অবস্থা আইন বলে যদি আপনার মালিক আপনাকে একবার কাজের জন্য নিত কন্ট্যাক্ট করত কন্ট্যাক্ট করার পর সাত দিন পর দশ দিন পর তিন দিন পর কন্ট্রাক্টটা কেটে দিত তাহলে আপনি আরেকটা মালিক দিয়ে বৈধ হতে পারতেন কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার অবস্থানকে এদেশে বৈধ করার জন্য আপনি আন্তর্জাতিক আইনে আশ্রয় চাইতে পারেন অনেকে ভাবেন যে আমার যদি ভিসার মেয়াদ থাকে আমি যদি কস্তুরায় যাই তারা তো আমাকে ধরে পাঠিয়ে দিতে পারে না ভাইয়া আপনি যদি আন্তর্জাতিক আইনের অধীনে আশ্রয় চান আর বলেন যে আমার বাংলাদেশে ফিরে যাওয়াটা অসম্ভব এবং আমি এটা বলতে চাই আমি চাই তোমরা আমার কথা শুনো তাহলে আপনার কমিশন হবে কমিশনের একটা রেজাল্ট হবে হয়তো আপনি যদি খুব ভালোভাবে আপনার অবস্থানটা বোঝাতে পারেন সেক্ষেত্রে কমিশন থেকেই আপনি কাজ পেয়ে যাবেন আর কোনো কারণে যদি কমিশন আপনার আন্তর্জাতিক আশ্রয়নের আবেদনটিকে গ্রহণ না করে আপনাকে রিফিউজ করে অর্থাৎ আপনি নেগেটিভ পান আপনার অধিকার থাকবে তিরিশ দিনের মধ্যে আপনি আদালতে তাদের ওই ডিসিশনটাকে বিরুদ্ধে আপিল করার এবং এই আপিলগুলো সবসময় আপনি বিনা পয়সায় করতে পারেন কারণ আপনার ইনকাম যদি এগারো হাজার টাকার নিচে হয় তাহলে উকিল বাবদ আপনাকে কোনো খরচ করতে হবে না প্রিয় ভাই বোনেরা আমাদের ভয় পেলে চলবে না কারণ আমাদের ভয় পেলে চলবে না কারণ আমাকে যদি বাঁচতে হয় সাহস রাখতে হবে এবং আমার কথাগুলো বিশ্বাস করতে হবে যে আসলেও আপনার ভয়ের কিছু নেই কারণ এক আন্তর্জাতিক জেনেভা কনভেনশনটাই এটা যদি কোনো নাগরিক অন্য দেশে আসে বলে যে আমার দেশে আমার সমস্যা আছে আমি তোমার দেশে আশ্রয় চাই তার কথাটা শুনতে হবে এটাই প্লাস পয়েন্ট সুতরাং আপনি আপনার কথা শোনা পর্যন্ত এদেশে বৈধভাবে অবস্থান করছেন এবং আপনার আবেদন হয়ে যাওয়ার পর থেকে আপনি এদেশে বৈধভাবে অবস্থান করছেন আমাদের পরবর্তী ভিডিওতে আরও বিশদভাবে আপনাদের জন্য এই ব্যাপারটাকে ক্লিয়ার করা হবে প্রিয় ভাই বোনেরা আমাদের সাথে থাকুন আপনার ভয়ের কিছু নাই এদেশে আসছেন এদেশে আপনার অধিকার প্রতিষ্ঠা হবে আমি মাহবুব হাসান আপনাদের সাথে আছি